আল্লাহ পাক রাব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ তালায় আমারে আপনারে আল্লাহর পর মসজিদের মধ্যে আসার তৌফিক দিছেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন এজন্য আমরা আসতে পারছি সুস্থতা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত অসুস্থতা এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত কেউ যদি অসুস্থ হয় তাহলে তার মর্যাদা বাড়ে অসুস্থ হলে মর্যাদা বাড়ে তার দোয়া কবুল হয় আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হয় তার নেকি হয় সোয়াব হয় গুণা মাফ হয় যে যত বড় অসুখে পড়বে সে তত বেশি সোয়াব পাবে শর্ত হলো মুসলমান হতে হবে মুসলমানের জন্য আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন ইমানের মতো দৌলত দান করেছেন সবচেয়ে দামি জিনিস হলো ইমান ইমান হলো সবচেয়ে দামি জিনিস আর আমাদের ইমানি কালেমা হলো লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই ইমানি কালেমা যারা মানছে করছে স্বীকার করছে আল্লাহ তালাকে মানছে রাসুলকে মানছে তাদেরকে বলা হয় মুসলমান মুসলমানের অনেক মর্যাদা আল্লাহ তালার নিকট এর মধ্যে একটা হলো অসুস্থ হলে কি হবে তার স্বভাব হবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ পায়ে কাটা ঢুকছে পায়ে কিছু ঢুকছে কাটা হোক লোহা হোক যে কোনো জিনিস তার পায়ে লাগছে সে বেতা পাইছে এর কারণে তার একটা স্বভাব হবে এর কারণে তার গুণা মাফ হবে এর কারণে তার জান্নাতে মর্যাদা পাবে যে কোনো কষ্ট পাক মুসলমানে যে কোনো কষ্ট পেলে এর দ্বারা তার কি হয় সোয়াব হয় বর্তমানে এই মুহূর্তে বিশেষ করে অনেকেই অসুস্থ বিশেষ করে জ্বর সর্দি এগুলো আছে ঘাবড়াবার কিছু নাই আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তালা সুস্থতার জন্য দোয়া করা দোয়ার দোয়াও শিখিয়ে দিচ্ছেন আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম অসুখ হলে অসুস্থ হলে দোয়া করতে ওই দোয়াও দোয়াও শিখিয়ে দিছে আরবি না পারলে বাংলাতে দোয়া করি হ্যাঁ আল্লাহ আমি অসুস্থ হয়েছি আমাকে সুস্থতা দান করুন অসুস্থতা নিয়ামতকে সুস্থতা নিয়ামত দ্বারা আপনি পাল্টিয়ে দেন এভাবে দোয়া করতে পারি আমি কারণ অসুস্থতা একটা নিয়ামত এই নিয়ামতকে দূর করে দেওয়া আল্লাহ তালার কাছে বলা এটাও এক ধরনের ব্যাধবি এজন্য আমাদের বড়রা আমাদের বুজুর্গানে কেরামরা শিখাইছেন যে যেহেতু অসুস্থতা একটা নিয়ামত সুস্থতা একটা নিয়ামত দোয়া কিভাবে হবে দোয়া এভাবে হবে যে হে আল্লাহ অসুস্থতাও আপনার নিয়ামত সুস্থতাও আপনার নিয়ামত আমরা দুর্বল অসুস্থতার এই নিয়ামত আমরা সহ্য করতে পারি না আমাদের ইমান দুর্বল আমাদের শরীর দুর্বল আমাদের মন দুর্বল আমাদেরকে মানুষকে বানিয়েছেন আল্লাহ তালা দুর্বল করে ফলেকার ইনসান জয়ফা আল্লাহ তালা বলতেছেন কোরআনে কারিমের মধ্যে যে আমি মানুষকে দুর্বল করে বানাইছি এখন কেউ যদি নিজেকে সবল মনে করে আমি অনেক শক্তিশালী এগুলো আমার কাছে কোনো ব্যাপার না এগুলো আমি সহ্য করতে পারি তাহলে এটাও তারা বেয়াদবি এটা আল্লাহ তালার কথার উল্টা কথা আল্লাহ তালা বলতেছেন আমি বানাইছি তোমাকে দুর্বল করে আমি আমার যতই শক্তি থাকুক তারপরও নিজেকে নিজের দুর্বলতা প্রকাশ করা এটা আল্লাহ তালা পছন্দ করে নিজের দুর্বলতা আল্লাহ তালার কাছে প্রকাশ করা আল্লাহ তালা কি করেন এটা পছন্দ করেন যে আমি যে কথা বলছি আমার কথার মতো আমার বান্দা কথা বলতেছে আমি বলছি যে মানুষকে আমি বানিয়েছি দুর্বল করে সেও বলতেছে আল্লাহ আমি দুর্বল আল্লাহ তালার কথার সাথে মিল হয়েছে না আল্লাহ তালা এগুলো পছন্দ করেন এই জন্য আল্লাহ তালার কাছে দুর্বলতা প্রকাশ করা যে হ্যাঁ আল্লাহ আমরা দুর্বল সহ্য করতে পারি না অসুস্থতা এগুলো অসুখ হলে আমরা সহ্য করতে পারি না আপনি মেহরবানি করে এই অসুস্থতা নিয়ামতকে সুস্থতা নিয়ামত দ্বারা পাল্টে দেন বলে এক নিয়ামত এক নিয়ামতকে আরেক নিয়ামত দিয়ে আপনি কি করবেন পাল্টিয়ে দেন এভাবে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যান এভাবে দোয়া করা যেতে পারে তো যাই হোক গত জমায় বলেছিলাম আমাদের পেশাব পায়খানার আদম সম্পর্কে কিছু আলোচনা লাস্টে রয়েছে এক হাদিসে রসুল করিম সাল্লামের আলাইসালাম ফরমান আমি তোমাদের জন্য সন্তানের কাছে পিতা যেমন আমি উন্মতের কাছে আমি রসুল তেমন মানে পিতার মতো বাবার মতো বাবা যেরকমভাবে সন্তানকে ভালো জিনিস শিখায় মন্দ কাজ থেকে বিরত রাখে আদব শেখায় আদব কায়দা শেখায় বাবা যেরকমভাবে সন্তানকে মহব্বত করে সন্তানকে যেরকমভাবে আগলে রাখে রাসুল ঠিক তেমনি ভাবে উম্মতের জন্য পিতা উম্মতের জন্য যেন পিতা তিনি কি করেন উম্মতকে শিকার ভালো কথা শিকার আদব কায়দা শিখিয়ে দেন সব ভালো ভালো জিনিস শিখিয়ে দেন মন্দ বিষয় থেকে বিরত রাখেন এই সব কিছু শিকার আল্লাহ পাক রাবুল আলমীর হজরত রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা ছাত্র বানান নাই আল্লাহ তালা পাঠাইছেন শিক্ষক হিসাবে উস্তাদ হিসাবে আল্লাহ পাক রাবুল আলমীর হজরত রসুল করিম সাল্লাহ পাঠাইছেন আর হজুর সাল্লাহ আলাইসলাম সমস্ত উন্মতের জন্য কি শিক্ষক এজন্য আল্লাহ তালা দুনিয়ার কারো ছাত্র বানান নাই হুজুর সাল্লাহ আলাইসলামকে দুনিয়ার কোনো মানুষের কি বানান নাই শেখাচ্ছি কি বিষয় যে যখন তোমরা টয়লেটে যাবে বাথরুমে যাবে পায়খানায় যাবে তখন কি করবে বসার সময় একটা আদব শেখাচ্ছি তোমাদেরকে যে কেবলাকে সামনে রাখবে না এবং পেছনে রাখবে না কেবলাকে সামনে রাখবে না এবং কেবলাকে পিছনে রাখবে না বসার সময় টয়লেটে বসার সময় পেশাবে বসার সময় পায়খানায় বসার সময় কি করা যাবে না কেবলার দিকে মুখ করে বসা যাবে না আর কেবলার দিকে পিঠ করে বসা যাবে না কোন সময় পেশাব পায়খানার সময় এখন আমরা কেবলার দিকে মুখ করে বসে আছি আর ইমাম সাহেব কেবলার দিকে পিঠ করে বসে আছেন এই মুহূর্তে আমরা সবাই কি সবাই কেবলার দিকে মুখ করে বসে আছি আর ইমাম সাহেব কেমনে বসছেন হতিব সাহেব কেবলার দিকে পিঠ করে বসে আছেন যে এটা কেমন হলো এটা হচ্ছে সাল্লাহ আমল এরকমই ছিল এটা ওই আমল পেশা পায়খানা আর এই আমল মসজিদের মসজিদের আমলকে পেশা পায়খানায় নিয়ে লাগালে হবে না আর পেশা পায়খানার আমলকে মসজিদের এনে লাগালে হবে না হজুর সাল্লাহ আলাইসাল্লাম এরকমভাবে মেম্বরে যখন বয়ান করতেন তো পিছন দিকে তার তো কেবলা যাই হোক আর অন্য হাদিসের মধ্যে হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ ফরমান যায় যখন তোমরা পারবো অসুবিধা নাই এর সাথে কি করবো বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাও করে নেবো আমি তো বিসমিল্লা পড়লে নাপাক জায়গায় দুষ্ট ক্ষতিকর জিনের আস্তানা নাপাক জায়গায় পেশা পায়খানা টয়লেটের মধ্যে কিসের আস্তানা জিনের আস্তানা জিন তো এই জন্য এই ধোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে আল্লাহ আহ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কিসের থেকে আশ্রয় চাচ্ছি যে জিন পুরুষ জিন এবং মহিলা জিনের ক্ষতি থেকে পুরুষ জিন আর মহিলা জিনের কি থেকে ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তাহলে বুঝা গেল এখানে জিনের কি আছে আসর আছে এই জন্য যখন দোয়া করব আর এর সাথে আরো বিসমিল্লা পরে নেব তো সাথে সাথে আল্লাহ পাক রাবুল আলমী আমার সত্রে আওরত আমার যে লজ্জাস্থান আছে এটা আর জিনের মধ্যে একটা পর্দা আল্লাহ তালা দিয়ে দেয় তখন সে আর দেখতে পায় না না হলে শয়তান এখানে শয়তান জিন যেগুলো আছে এগুলো আসর করে সমস্যা করে এজন্য যাদের বেশিরভাগ জিনের আসর হয় তাদের কিন্তু ওই বাথরুম থেকে টয়লেট থেকে হয় দোয়া না করার কারণে বিভিন্ন আদম কায়দা না না জানার কারণে না করার কারণে জিনের আসর হয় খারাপ জায়গা থেকে নাপাক জায়গা থেকে এগুলো হয় তা আল্লাপাক রাব্বুল আলমিন একটা পর্দা দিয়ে দেয় আর জিন কি করতে পারে না আর কিছু দেখতে পারে না যখন আমি টয়লেটে প্রবেশ করব পেশাব পেশাবখানায় প্রবেশ করব তখন বাম পা বাম পা দিয়ে প্রবেশ করব বাম পা প্রথমে রাখব আর যখন মসজিদে প্রবেশ করব মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে প্রবেশ করব দুই পা আল্লাহ বানাইছেন না ডান পাও তো আল্লাহ বানাইছেন বাম পাও আল্লাহ তালাই বানাইছেন তো দুই পায়ের দুই কাজ আছে দুই পা আল্লাপাক আব্বুল আলমিনই বানাইছেন কিন্তু এদের কাজ কোন অঙ্গ কিভাবে কাজ করবে এগুলো আমাদের নবী আমাদেরকে শিখাইছেন আমাদের নবী কি করছেন আমাদেরকে এগুলো শিখাইছেন ডান হাত আল্লাহ বানাইছেন বাম হাত আল্লাহ তালা বানাইছেন ডান হাত দিয়ে আমি কি কাজ করবো আর বাম হাত দিয়ে কি কাজ করব এগুলো আমাদেরকে আমাদের নবী শিখাইছেন আনহা এসে তারা দিয়ে আল্লাহ তালা আনহা কালাত كانت يد رسول الله صلى الله عليه وسلم اليمنى لطهوره وطعامه ويده اليسرى لخلائه وما كان من أذى হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত দিয়ে পবিত্র পাক পবিত্র যে সমস্ত কাজ ভালো কাজ করতেন এবং খানার কাজে ব্যবহার করতেন খাওয়া খাওয়া দাওয়া কি করতেন কোন হাত দিয়ে ডান হাত দিয়ে আর বাম হাত দিয়ে পেশাব পায়খানার কাজে ব্যবহার করতেন পাক বস্তু ব্যবহারের কাজে কি করতেন বাম হাত ব্যবহার করতেন ময়লা মনে করেন আমার ঘরের মধ্যে ময়লা হয়েছে ময়লা জমছে আমি এই ময়লা কীভাবে কোন হাত দিয়ে আমি পরিষ্কার করব বাম হাত দিয়ে পরিষ্কার করব। আমার নাক আমি পরিষ্কার করব বাম হাত দিয়ে পরিষ্কার করবো এই মধ্যে আমরা ডান হাত দিয়ে পানি দিই নাকে আর বাম হাত দিয়ে কী করি নাক পরিষ্কার করি দুই হাতের দুইটা কাজ আছে খাওয়া দাওয়া করব খানা খাবো ডান হাত দিয়ে পানি খাবো ডান হাত দিয়ে পানি খাওয়ার আদব আছে খানা খাওয়ার আদব আছে কাউকে কিছু দেব ডান হাত দিয়ে কারো কাছ থেকে কিছু নেব ডান হাত দিয়ে এগুলো আমাদের নবী আমাদেরকে শিখাইছেন আমি মসজিদে প্রবেশ করব ডান পা দিয়ে জুতা কোন হাত দিয়ে নেব আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন এখন আমি যে জুতা মনে করেন মসজিদে ঢুকালাম জুতা তো খুলে ফেললাম এখন তো মসজিদে আমি প্রবেশ করলাম ডান পা দিয়ে আর জুতা হাতে নিলাম এখন কোন হাতে নিয়ে আমি মসজিদে নিয়ে রাখবো কোন হাত দিয়ে নেব জুতা বাম হাত দিয়ে জুতা করবো কি কোন হাত দিয়ে বাম হাত দিয়ে এটা আদব আমার হাতের সম্মান ডান হাতের একশো এক কাজ বাম হাতের এক কাজ যে হাতের যে কাজ ওই হাত ওই কাজে ব্যবহার করা বাম হাত দিয়ে শয়তান খানা খায় হাদিসে আসছে বাম হাত দিয়ে কে কে খানা খায় শয়তান তা আমি বললাম মনে করুন আমার আমি জানি না অথবা আমি বললাম যে আরে বাম হাত ডান হাত আল্লাহ বানাইছেন বাম হাত আল্লাহ বানাইছেন তো বাম হাত দিয়ে গেলে কি হয় তো কি হয় মানে কি হয় আর কি হবে আপনি আর শয়তানের মতো হবে কিছু হবে না আপনি আর শয়তান সমান হয়ে যাবেন আর আপনি আল্লাহ তালার অসন্তুষ্টি আল্লাহ তালা সন্তুষ্ট হবেন না আমি শয়তানের মতো কাজ করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ নারাজ হবেন তো এই জন্য আমার হাত ব্যবহার করব আমি মনে আমি চা খাচ্ছি আমরা ওদেরকে খেয়াল করি না অথবা না জানার কারণে বেখিয়াল হয়ে যায় আমরা বাম হাত দিয়ে খাচ্ছি না আমি চা চা খাবো ডান হাত দিয়ে খাবো পানি খাবো ডান হাত দিয়ে খাবো খানা খাবো ডান হাত দিয়ে খাবো যে কোনো জিনিস খাবো ভালো কাজে ডান হাত ব্যবহার করবো এর জন্য হাত আমরা যে হাত মিলাই মুসাফাহা করি ডান হাতে ডান হাতে মিলে আমার ডান হাত আপনার ডান হাত আর এরপরে এর উপর বাম হাত রাখি দুই হাত দিয়ে হাত মিলানো মুসাফা কিন্তু দুই হাত দিয়ে হ্যান্ডশেক না এই যে হ্যান্ডশেক করে এক হাত দিয়ে এক হাত দিয়ে আমাদের মুসাফা না শরীয়তের মুসাফা এক হাত দিয়ে হয় না দুই হাত দিয়ে হয় আমার দুই হাত আপনার দুই হাত এইভাবে এটা আদব মুসাফার আদব এইভাবে আমাদের প্রত্যেকটা এই যে আমি এমনকি হজুর সাল্লাহ হাদিসের মধ্যে আসছে হজুর সাল্লাহ আলাই সাল্লাম ডান পাত যখন জুতা পরতেন ডান পায়ের জুতা আগে পরতেন ডান পায়ের জুতা আগে পরতেন তারপরে বাম পায়ের জুতা পরতেন এমনকি হুজুর সাল্লা মাতা যখন চিরুনি দিয়ে আসলাম তখন কি করেন ডান পাশ দিয়ে আগে আসেন তারপরে বাম পাশ দিয়ে দেখুন সব কিছু আল্লাহ রসুল আমাদেরকে শিখাচ্ছে মাতা আসরাবো কিভাবে আসরাবো চিরুনি দিয়ে প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে যখন আমি পোশাক পরিধান করব আমি জামা পরব গেঞ্জি পরি শার্ট পরি পাঞ্জাবি পরি যাই পরি না কেন ডান হাত আগে প্রবেশ করাবো ডান হাত আগে ঢুকাবো যখন আমি প্যান্ট পরি বা পায়জামা পরি ডান পা আগে আর যখন খুলব জুতা খোলার সময় বাম পা আগে খুলব ডান পা পরে জামা খোলার সময় বাম বাম হাত আগে বের করব ডান হাত পরে ভাবে পায়জামা খোলার সময় বাম পা আগে খুলব ডান পা পরে পড়ার সময় আগে খোলার সময় পরে সহজে মনে রাখার জন্য এভাবে সহজে মনে রাখবেন যে পড়ার সময় জুতা হোক জামা হোক পায়জামা হোক পড়ার সময় ডান পা আগে ডান আগে আর খোলার সময় বাম আগে যখন আমি টয়লেটে প্রবেশ করলাম ও আমার হাজারিন হাদিসের মধ্যে আসছে যে ডেলা ব্যবহার করা ডেলা না হলেও টিস্যু ব্যবহার করব তিনটা ডেলা ব্যবহার করার কথা আসছে মাটির ডেলা ব্যবহার করার কথা আসছে এবং বর্তমানে তো এগুলো পাওয়া যায় না বেশি বেশি আমরা টিস্যুই ব্যবহার করি অসুবিধা নাই তো টিস্যুর ক্ষেত্রে তিনটা আসলে বলা বলা উদ্দেশ্য এই জন্য যাতে ভালোভাবে ভালোভাবে যাতে আমি পরিষ্কার আমি নাপাকটা নাপাকিটা ভালোভাবে যাতে পরিষ্কার হয় এটা উদ্দেশ্য তিনটায় হয় না আমি পাঁচটা ব্যবহার করব পাঁচটায় হয় না সাতটা ব্যবহার করব বেজুর সংখ্যক রাখবো বেজুর কেন যে আল্লাহ তালা বেজুর এজন্য আল্লাহ তালা বেজুরকে পছন্দ করে বেজুর সংখ্যাকে আল্লাহ তালা পছন্দ করে যদিও আমাদেরকে বানাইছেন আল্লাহ তালা জুড়ায় জুড়ায় পুরুষ নারী সব কিছু কি আছে সমস্ত মাহলুকের মাহলুক আল্লাহ তালা বানাইছেন জুড়াই জুড়াই কিন্তু আল্লাহ বেজুর আল্লাহ কি বেজুর এজন্য আল্লাহ তালা বেজুরকে পছন্দ করেন ইন্নাল্লাহ উইতরুন ইউহিবুল উইতরা আল্লাহ তালা বেজুর এই জন্য আল্লাহ তালা বেজুরকে পছন্দ করেন এই জন্য বিতির নামাজ আমরা পড়ি যে তিন রাখাত এটাকে বলা হয় উইতরে আরবিতে উইতরে বলা হয় বেজুর আর বাংলাতে ওয়া উচ্চারণ হয় না এই জন্য বিতির বলি বাংলাতে আমরা বলি বিতির বিতির নামাজ আসলে আরবি হলো ওয়েতিরে শব্দটা হলো উইতিরে যাই হোক আমরা বিতির বললে কোনো সমস্যা না যেহেতু অনেকে উই ওয়া উচ্চারণ করা সবার জন্য সহজ না এই জন্য বাংলাতে ব দিয়ে লিখে দেয় বিতির কোনো গুণা হবে না তো বেজুর সংখ্যা নামাজের মধ্যে আমরা সুবাহ আল্লাহ পড়ি এই কি সুবাহান আরাবিয়াল আজিম পড়ি সুবাহান আরাবিয়াল আলা পড়ি তসবির মধ্যে রুকুর তসবির শেষদার তসবির এগুলো কি রাখা হয়েছে বেজুর রাখা হয়েছে বেজুর সংখ্যা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এখানের মধ্যে একশো পুরানোর জন্য চৌত্রিশ রাখা হয়েছে না হলে তেত্রিশ তেত্রিশ বেজুর আবার অন্য হাদিসে আছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহাম নামাজের পরে তসবি পড়া তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়া তেত্রিশ বার আল্লাহ আকবর পড়া আর একবার লাহ শরিক আল্লাহ কাদির বলে একশো পুরা করা অন্য আদিতে আসছে যাই হোক এই জন্য বেজুরকে রাখা তা আমি এই জন্য ফরমান যে তিনটা ডেলা ব্যবহার করা টয়লেটের মধ্যে উদ্দেশ্য হলো কি পুরাপুরি নাপাকিটা পরিষ্কার করা তারপর পানি ব্যবহার করা যারা বাথরুম টয়লেটের মধ্যে প্রথমে ডেলা ব্যবহার করে তারপর পানি ব্যবহার করে প্রথমে এই কাজ করছিলেন হুজুর সাল্লাহ যুগে কুবাবাসী কুবা একটা অঞ্চল আছে এখানে একটা মসজিদ আছে মসজিদে কুবা মসজিদে নবমী বানাবার আগে হুজুর সাল্লাহ আলসালাম মদিনায় প্রবেশ করার আগে কুবায় কুবায় অবস্থান করেছিলেন ওইখানে একটা মসজিদ আছে ওইখানে প্রথম জুমার নামাজ পড়েছিলেন হুজুর সাল্লাহ আলসালাম মদিনা এখনো যান নাই ও নবী এখনো হয় নাই এর আগে মসজিদে কুবা হয়েছে ওই কুবাবাসী তারা কি করতেন তারা টয়লেট ব্যবহার করার পরে টয়লেট করার পরে ডেলা ব্যবহার করতেন তারপরে পানি ব্যবহার করতেন আল্লাহ তালা আয়াত নাজির করে দিলেন তাদের প্রশংসায় যে এখানে কিছু মানুষ আছে যারা পবিত্রতাকে পছন্দ করে কারা কুবাবাসী কুবাবাসী কি করে পবিত্রতাকে পছন্দ করে কেন তারা কি করে টয়লেট শেষ করার পরে ডেলা ব্যবহার করে তারপর পানিও ব্যবহার করে দুইটা ব্যবহার করে এরকম ভাবে তারা পবিত্রতাকে পছন্দ করে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন তাদের প্রশংসায় যে এখানে যে সমস্ত লোক এমন কিছু লোক আছেন যারা কি করেন পবিত্রতাকে পছন্দ করেন আল্লাহ তালা বলেন আমিও আল্লাহ পাক রাব্বুল আলমিন কি করেন এই সমস্ত পাক পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ তালা পছন্দ করি যারা পবিত্রতাকে পছন্দ করে আল্লাহ তালাও তাদেরকে পছন্দ করে এখন কোনো কারণে আমি পানি পাই নাই শুধুমাত্র ডেলা ব্যবহার করে নিলাম অসুবিধার কারণে হবে অথবা ডেলা পাইলাম না তাহলে শুধুমাত্র পানি ব্যবহার করে নিলেও হবে কিন্তু দুটা ব্যবহার করলে বেশি উত্তম বেশি ভালো আবার দুইটার মধ্যে থেকে ডেলা এবং পানির মধ্যে থেকে পানিটা উত্তম দুইটার মধ্যে পানি উত্তম এই জন্য এবং আমি যখন টয়লেট যাব পেশাপে যাব পায়খানায় যাব তখন আমি আমার কাপড়কে খুব বেশি সেফ রাখতে হবে যাতে কাপড়ের মধ্যে ময়লা না লাগে কাপড়ের মধ্যে নাপাকি না লাগে খেয়াল রাখতে হবে কাপড়ের প্রতিও খেয়াল রাখতে হবে কাপড়ের মধ্যে যেন নাপাকি না লাগে তারপরে আমি যখন পেশাব করব পেশাব পায়খানা করব আড়ালে যাব। আমরা তো আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন পেশাবখানা পায়খানা এগুলো বানানো হয় যদি এমন কোনো জায়গায় গেলাম আমি সফরে গেলাম কোনো জঙ্গলে বা কোনো মরুভূমিতে বা কোনো এক এলাকায় যেখানে কোনো পেশাব পায়খানা কোনো নাই যেগুলা ব্যবস্থা নাই তা আমি আর এমন জায়গায় আমার কাজ সারতে হবে যেখানে আড়াল আছে আড়ালে এমন কেউ জোরসালের সময় ডাল ব্যবহার করতে যুদ্ধে ডাল ব্যবহার হয় তলোয়ারের আঘাত আটকানোর জন্য বাম হাতে একটা জিনিস রাখা হয় না বড় এটাকে বলে ডাল এখানে ডান হাতে থাকে তলোয়ার আর বাম হাতে থাকে ডাল তো হুজুর সাল্লাহ আসলাম পেশাব করার সময় ডাল ডালকে সামনে রাখতেন রেখে আড়াল করতেন আড়াল করে কি করতেন পেশাব করতেন পেশাবের সময় কি করতে হবে নিচু জায়গায় পেশাব করতে হবে উঁচু আমি নিচু জায়গায় বসলাম আর উপরের দিকে পেশাব করলাম তাহলে পেশাবের সিটা আমার গায়ে পড়বে এজন্য নিচু জায়গায় এবং নরম নরম মাটি দেখে পেশাব করা নরম মাটির মধ্যে পেশাব করলে তাড়াতাড়ি মাটি এটাকে শোষণ করে নেবে গর্তের মধ্যে পেশাব না করা গর্তের মধ্যে পেশাব না করা গর্তের মধ্যে পেশাব করলাম যদি গর্তের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী থাকে সাপ বিচ্ছু এরকম কিছু থাকে যদি তাহলে বের হয়ে আসবে সে আমাকে সুবল দিবে অথবা এই গর্তের মধ্যে আমি পেশাব করার দ্বারা এই গর্তের মধ্যে যদি কোনো প্রাণী থাকে বিষাক্ত না হোক তাহলে ওই প্রাণীর কষ্ট হবে তার কষ্ট হবে তাকে আমি মেরে ফেললাম তাহলে এর দ্বারা আমার গুণা হবে গর্তের মধ্যে পেশাব না করা সায়াদার গাছের মধ্যে পেশাব না করা সায়াদার গাছের নিচে কি না করা পেশাব না করা যেখানে মানুষ বিশ্রাম নেয় পেশাব পায়খানা না করা রাস্তার মধ্যে যেখানে মানুষের চলাচল চলাচল আছে এখানে পেশাব না করা পানির গাটে পেশাব পায়খানা শুধু পেশাব না পেশাব পায়খানা পানির গাটে যেখানে কি আছে মানুষের মানুষের প্রয়োজনে পানি আনে বা গোসল করে পানির গাটে যায় এখানে পেশাব পায়খানা না করে এগুলো হাদিসের মধ্যে আসছে এই সমস্ত শিখাইছেন আমাদেরকে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম তো এগুলো আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকে খেয়ালে খেয়ালে আমরা এরকমভাবে না জানার কারণে অনেকটা হয়ে যায় তো এগুলো খেয়াল করা মানুষের যাতে কষ্ট না হয় যেখানে পেশাব পায়খানা করলে মানুষের কষ্ট হবে ওই জায়গায় পেশাব পায়খানা না করা দেখেন না অনেক জায়গায় দেয়ালের মধ্যে লেখা থাকে এখানে প্রস্রাব করা নিষেধ এখানে পেশাব করা কি নিষেধ মানে কি এখানে পেশাব করলে কি হবে মানুষের কষ্ট হবে এই জন্য এমনকি লিখে দেয় লিখেও দেয় তারপরও দেখা যায় ওইখানে গেলাইন করে কষ্ট জায়গায় পেশাব পায়খানা না করা নিজের নিজের কাপড় চোপড়কে কি করা হেফাজত রাখা পেশাব পায়খানা যাতে না লাগে নপাকি না লাগে যখন আমি টয়লেট থেকে বের হব তখন পেশাবখানা থেকে পায়খানা থেকে যখন বের হব কোন পা দিয়ে বের হব ডান পা দিয়ে বের হব ডান পা আগে বের করবো বাম পা পরে বের করব। ঢুকার সময় বাম পা আগে দিয়েছিলাম বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের করব। বের হওয়ার পরে আদিসের মধ্যে আসছে হজুর সাল্লাম যখন বের হতেন টয়লেট থেকে একাদিসের খালা মধ্যে আসছে হুজুর সাল্লাম যখন বের হতেন তখন দোয়া নাকা গুফরানাকা নাকা মানে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি কিসের জন্য ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা তো হয় গুণা করলে না ক্ষমা প্রার্থনা হয় আমরা সাধারণভাবে যেটা বুঝি যে আমার গুণা হয়েছে আমি আল্লাহর কাছে ইস্তেকবার করলাম আল্লাহর কাছে গুনার মাপ চাইলাম গুনার জন্য মাফি চাইলাম তো একজন পেশাবে পেশাব করছে পায়খানা করছে সে কি গুণা করছে সে তো গুণা করে নাই তাহলে হুজুর সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে গোফরানা এই বা শিক্ষা দিচ্ছেন কেন এই জন্য শিক্ষা দিচ্ছেন এর অনেক ব্যাখ্যা আছে কিতাবের মধ্যে আনছেন আমি শুধু একটা বলতেছি যে যখন আমি পেশাবে গেলাম অথবা পায়খানায় গেলাম তখন এই মুহূর্তে আমি আল্লাহ পাক রাবুল আলমিনের জিকির থেকে আমার জিব্বাকে বিরত রাখতে হবে নাপাক জায়গায় গিয়ে পেশাব পায়খানায় গিয়ে কি করা যাবে না জিকির করা যাবে না তা আমি যে কিছু সময় আল্লাহ তালার জিকির থেকে আমার জিব্বাকে বিরত রাখতে হচ্ছে নাপাক জায়গায় থাকার কারণে এজন্য আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলাম এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হুজুর সাল্লাহ হুজুর সাল্লাহ সব সময় তো আল্লাহ তালার জিকিরের মধ্যে থাকতেন শুধু যখন পেশাবে যেতেন অথবা পায়খানায় থাকতেন তখন কি করতেন ওই সময় জিকিরটা বন্ধ থাকতো বের হয়ে তো বলতেছেন উফরা নাকা যে হ্যাঁ আল্লাহ আমি কিছু সময় আপনার জিকির করতে পারি নাই এই জন্য আমাকে মাফ করে দেন যখন আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি ফরজ নামাজের পরেও শিক্ষা দিচ্ছেন নজরুল সাল্লাহ নামাজের পরে ইস্তেকবার শিক্ষা দিচ্ছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ হাদিসের মধ্যে তিনবার ইস্তেকবার আসছে ফরজ নামাজের পরে কি করা তিনবার ইস্তেকবার করা কেন নামাজ পড়ছি গুণা হয়েছে গুনার কাজ নামাজ তো এবাদত সবচেয়ে বড় এবাদত নামাজ যত এবাদত আছে সমস্ত এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত হলো নামাজ এবং এমনকি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল নামাজ ইমানের পরেই সর্বপ্রথম নামাজের স্থান এই নামাজ শেষেও হুজুর সাল্লাহ আলস আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইস্তেকবার পড়া যে ইস্তেকবার পড়া আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ কেন কারণ সবচেয়ে বড় এবাদত এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত আল্লাহ পাক রাবুল আলমিনের বন্দেগী যেভাবে করা উচিত ছিল আমি ওভাবে করতে পারিনি যেভাবে করা উচিত ছিল আমি ওইভাবে করতে পারি না এই জন্য হে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই এইটাই হলো ইস্তেফারের মাহাত্ম যে আমি কেন আমি ইস্তেকফার করবো মাঝের পরে এই জন্যই করবো কারণ বড় আবাদত যেই রকম ভাবে শান মোতাবেক আল্লাহ পাক রাবুল আলমিনের আবাদত করা উচিত ছিল ওইভাবে করতে পারি না এই জন্য আমি ইস্তেফার করলাম অন্য আদেশের মধ্যে আসছে যখন পায়খানা থেকে বের হতেন পেশাব পায়খানা থেকে হজুর সাল্লাহ বের হওয়ার পরে দোয়া করতেন ইদা খারা জামিন আল খালাই আলহামদুলিল্লাহ ওয়া আফানি যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করে দিয়েছেন যখন পেশাব পায়খানা ধরে তখন কষ্ট হয় না টয়লেটে যাওয়ার পরে আরাম হয় শান্তি হয় তাহলে আল্লাহ তালা কষ্ট থেকে আরাম দিলেন আমাকে কষ্ট থেকে মুক্তি দান করলেন আলহামদুলিল্লাহ ও আফানি আল্লাহ তালা আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করে দিলেন আর আমাকে শান্তি দিলেন এই হলো দোয়ার অর্থ তাহলে আমি যখন বের হলাম টয়লেট থেকে পেশা পায়খানা থেকে বের হওয়ার পরে আমি দোয়া পড়লাম গুফরানাকা আলহামদুলিল্লাহ আফানি মোটামুটি পেশা পায়খানার আদর সম্পর্কে এটা হুজুর সাল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে কিভাবে আমি এগুলা করব এক অমুসলিম একজন সাহাবিদেরকে সাহাবিকে কি করতেছে চারটা বিদ্রুপ করতেছে করে আরে কেমন নবী তোমাদের পেশাব পায়খানা কেমনে করতে এটাও শিকার এরকম চারটা বিদ্রুপ করতেছে তো এই সাহাবি জবাবে বলতেছেন হ্যাঁ আমাদের নবী তো এমনই নবী তিনি আমাদের সব কিছু শিকার এমনকি কিভাবে আমরা পেশাব পায়খানা করব কিভাবে বসবো পশ্চিম দিকে কেবলার দিকে মুখ দিয়ে পিঠ দিয়ে না বসার জন্য বলেন এবং তিনটা ডেলা ব্যবহার করার কথা বলেন আর ডেলার কাজে গোবর এবং কয়লা গোবর এবং হাড় হাড্ডি ব্যবহার করতে নিষেধ করে অন্য আদেশের মধ্যে কয়লার কথা আসছে যে জিন আসছে জিনেরা আসছে এসে বলতেছে ইয়া রাসুল্লাহ আপনার উন্মতকে বলে দিবেন তারা যেন ডেলার কাজে গোবর ব্যবহার না করে হাড্ডি ব্যবহার না করে কয়লা ব্যবহার না করে কারণ এই তিন জিনিসের মধ্যে আল্লাহ তালা আমাদের রিজিক রাখছেন হাদিসের ব্যাখ্যায় ওলামা কেরামরা লিখেন যে হাড্ডি হলো হাড্ডির মধ্যে হলো হাড্ডি কি কে খায় জিনেরা খায় জিনেরা কি খায় হাড্ডি খায় আর জিনের জিনেদের জানোয়াররা তারা কি খায় গোবর খায় আর কয়লা তাদের রান্নার কাজে ব্যবহার হয় এটা একটা ব্যাখ্যা লেখছেন হাদিসের যাই হোক সুজা কথা এই তিন বস্তুর মধ্যে আল্লাহ তারা জিনেদের কি রাখছেন রিজিক রাখছেন তো এগুলো ব্যবহার না করা কোনো এক ব্যাখ্যা এরকম আনছেন যে হাড্ডি আমরা খেয়ে ফেলে দিলাম তো আল্লাহ পাক রাব্বুল আলমিন জিনেদের জন্য জিন জিন জাতির জন্য এই হাড্ডির মধ্যে আবার গুস্ত তৈয়ার করে দেন যেরকম আগে ছিল ওই ভাবে তৈয়ার করে দেন তো জিনের আবার ওই গুস্ত খায় যে আগে যেমন ছিল আমরা খাই আমরাও খাইলাম জিন জাতি তারাও খাইল তা আল্লাহ তালা এভাবে রিজিকের ব্যবস্থা করে দেন যাই হোক মোটামুটি পেশা পায়খানার আদব সম্পর্কে আলোচনা হলো আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিকতা ফরমান আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন